After a long time ride with জি স্যার যদি আফটার আ লং টাইম হয়ে যায় দুদিন বাইক না চালাইলে চার হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার মিটারে চালাই ফেলছি আর এখন যাচ্ছি হচ্ছে সলিমুল্লাটের মাথায় কারণ আমাদের Adil X and Ananta sir টাকা জমা দিতে পারতেছে না ব্যাংকে আমাদের মার্চেন্ডাইজের টাকা এটার জন্য আমার ভোটার আইডি কার্ড লাগবে অ্যান্ড সেই ভোটার আইডি কার্ডটা দিতেই আমি যাচ্ছি তারপর যাবো ইসে পাম্পে তেল ভরতে কারণ দুই বার থেকে কমে গেছে তাই এই গাড়িটা পার্সোনালি সুন্দর লাগে ভালো লাগে মানে সামনের সাইডটা ভাইবসের আমরা যাব হয়েছে একটু ডান পাশে এদিকেই তো ব্যাংকটা এই জোড়া দাঁড়ায় আছে হাই ব্রো কী ব্রো কী কি সমস্যা কয় মিনিট ব্যাংক খালি এনকে আমার যেতে দেবো আমার যেতে হবে হ্যাঁ। আমার টাকা জমা দিতে হবে ভোটার কার্ড দিলে হবে না এটা তুই আসলে একটা ফটোকপি আনে ফটোকপি করতে হবে কিসে কিসে তুমি এত ডিপ্রেশন কেন তুমি তো ডিপ্রেশনে কেন ওই ডিপ্রেশন আমি ক্যামেরা অফ করতেছি কাজ ভোটার আইডি কার্ড দিব তো তাই এটা ব্লগ চলে না এটা ভিডিও চলতেছে আমারে পাগল বানায় ফেলছে আমি বলছি ভোটার আইডি কার্ড দিলেই ব্যাংকে কাজ শেষ এনে ঢুকে এক ঘন্টা বাজাই দিছে বেটা তোকে লগে আমুই না হ্যাঁ বৃষ্টি হ্যাঁ। আর আমার জীবনটাই তো বৃষ্টি বৃষ্টির নামের মেয়েরে খুঁজতে যেতেছি তোরা থাক তুই হেলমেট ছাড়া হুন্ডা চালাস কেন তুই হেলমেট ছাড়া হুন্ডা চালাস কেন তুই বাইক কিনছিস হুন্ডা চালাস কেন হেলমেট ছাড়া এই মেয়ে হেলমেট পরো না কেন তোরা দাঁড়া আমি সামনে সার্জেন্টে কইতেছি তোর হুন্ডাটা ধরতে দাঁড়া দাঁড়া ওয়েট কর কি দাঁড়া তোর এটা ধরতেছে আমি দেখ তুই এদিকে যাবি সোজা যাবি বাইন দিকে যাবি বাম দিকে যাবি সামনেই আছে যা দিছস দিছস আমার সব আছে কাগজপত্র অফিসে যা আবার দেখ তিনটা উড়ে দাঁড়া খবর আছে তোর তো সেই একটা প্যারা খাইছি এই লেভেলের প্যারা আমি খাই নাই ব্যাংকের মধ্যে যায় আর এই ব্যাংকে আমি খুব কম যাই এই টিআরএক্স কাজগুলো করে থাকে কিন্তু ভাই আজকে ভোটার আইডি কার্ড দিয়া যে এত প্যারা খামো এটা ভাবতে পারে নাই এত বান্ডেল টাকা দেয়া হয়েছে কয় দিক গণ এলাম কি যে একটা প্যারা খাইলাম বাট প্যারা নাই চেল আর আমরা অনেক দিন ব্লগ করতেছি না ইউটিউবে আসলে আমরা বুঝতে পারতেছি না কই যাব কি করব অ্যান্ড আমাদের অ্যামাউন্টের অবস্থা একটু ডাউন আছে দ্যাটস ওয়াই আমরা ঢাকার বাইরে ব্লগ করতে পারতেছি না আর ইনশাল্লাহ যাব আবার ব্লগ করব চিল করব ফিল নিয়ে আপনাদের সাথে দেখা হবে কোনো ভ্লগে বা কোনো ট্যুরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা মানে আমরা কোনো তেমন ট্যুরই দিইনি লাস্ট ডিসেম্বর পর্যন্ত মনে হয়ে গেছে যে সাতক্ষীরা যশোর খুলনা এরপরে বড় কোনো ট্যুর দেওয়া হয়নি অ্যান্ড রংপুরে যাওয়ার আমাদের প্রসেস চলতেছে রংপুর ভ্লগ করার চেষ্টা করব রংপুরকে তুলে ধরার সো দেখা যাক কি হয় four eight five two sound শুনবেন একটা wait three two one go expressions its expressions collect <laughs> so ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অ্যান্ড অফিসে যাচ্ছি এখন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ সবাই বাই বাই টাটা পিস